নয় star or two rice video আজকে ইউজ করা আছে লেজেন্ডারি ইউজ করে Another cruise here. We've been set. Denmark. আল্লাহ ভাই ভাই নক করে দিছে ভাই নক করে দিছে নক করে পাঁচটা শো পাঁচটা শো আরে মাইরে দিতেছে ভাই পাঁচটা শো আসো আসো নোবরা আছে ওরে মাইরে দাও ওরে মাইরে দাও ঠিক আছে দেন পারবা পারো ওরে মারবা ঠিক আছে দেন হলো রিভাইভ দিবা এই এই এই দিক দিয়ে ঘুরে বামের দিকে মোড় বাম বাম দিকে বাম দিকে মোড় এইদিকে কেন হারে ভাই বুঝছে না ওইদিকে যাওয়ার পরে হ্যাঁ ওই দিকে যাইতে যাইতে যাইতে বাম এই তো পুরো যাইতেছে বুঝে না আরো যাও আরো যাও আচ্ছা এই রাস্তা ধরে ফার্স্ট দাও ওই ফরান থেকে নামতে পারে ওকে পাবা ফার্স্ট ফার্স্ট হিল করো হিল করো হিলাপ হিলাপ হিলাপ ব্রাদার ইয়া নিচে পাবা ওকে আরো ফার্স্ট ডিরেক্ট যাও সোজা শুধু শুধু করবা কেন হ্যাঁ ওই যে দেখছো আমার ইয়া ওই সাইডে ওই সাইডে যাও ফার্স্ট আগে আমার ইয়াটা কালেক্ট করো দেন হলো ফাইট নাও ওর সাথে পারবা একা পেরোলবা বামে বামে আগে নাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয় হ্যাঁ না এবার হলো ফাইট নাও ওই আগ থেকে আশপাশে ভালো প্লেয়ার ভালো প্লেয়ার বাট রঙে আছে ও পিছনে আর একটা আছে বাই বাই বাই তুই কিছু একটা কর বাই বাই ওরাও মেবে ওদের প্লেয়ারই বাড়ি এবার তো না পোতার বাল তুই কর কাছে একশো টাকা দিলে কিছু একটা এনে তুই প্রতিদিন খাইস প্রতিদিন খাইতে নে নে নে আমাদের ই নে নে নে নে নে নে পালা পালা পালা পালা আমি পালা পালা পালা পালা ব্রো মারা খাবে মারা খাবে মারা খাবে কি করে ওই করে পালা পালা পালা দুজনেরই আছে তোর কাছে নামাই দিস ভাই ভাই নামাই দিস পরে পালা পালা পালা ভাই পালা পালা পালা রিলোডিং ওই হলো নায়ক ওই ক্যারিয়ার করবে পালাবে ওই মারবে মরবে ভাই মাইনাস খেয়ে যাবো ভাই পালা পালা ভাই ভাই ভাই পালা পালা আগাইলে ভাই ভাই তো কোথা থেকে জানতাম না বরাবর এই যে র্যান্ডম প্লেয়ার হলো জীবনে পালাবে এই ছিল আজকের ম্যাচ র্যান্ডম প্লেয়ার নিয়ে বিপদে পড়ছিলাম যাই হোক পালালে কিন্তু প্লাস হয়ে যেত বাট পালালো না